হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি আরডিপি নিয়ে হাজির হলাম তো আরডিপিটা আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি এই যে দেখুন কয়েকদিন ধরে কিন্তু আরডিপিটা ইউজ করতেছি তো এই আরডিপিটা কীভাবে পাবেন একদম ফ্রিতে সেই প্রসেসটা দেখিয়ে দিব আমি আগে ব্যবহার করলাম তারপর আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি সাথে থাকলে আরও সুন্দর সুন্দর ফ্রি টিরায়ালের যে আর ডিপিগুলো রয়েছে সেগুলো বানানো আপনাদেরকে শেখাবো ফ্রিতে তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আর ডিপি বানাবেন এরকম একটি নতুন ডিপি কিভাবে বানাবেন ফ্রিতে তো প্রথমে এটার জন্য আপনাকে চলে যেতে হবে একটি কোনো ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফ্রি আরডিপি অথবা আরডিপি হোস্টিং আরডিপি হোস্টিং লিখবেন তারপর সার্চ করে দিবেন এই যে দেখুন R DP hosting dot com একটা আসছে এটাতে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু এরকম আসছে এদের ফ্রি আর ডিপি সার্ভার নামের একটা অপশন দেখতেছেন এদের দেখুন যে get free R DP server now hundred percent free R DP hosting কি বুঝতেছেন সার্ভার ফর লাইফ টাইম এটা যদি কথাটার অর্থ বুঝেন তাহলেই বুঝতে পারছেন যে এরা কি বলতে চাচ্ছে twenty four seven customer service অথবা customer with user name and password for Windows Chrome Android Mac iPhone no credit card required বুঝতেই পারছেন এখানে সব কিছু লিখেই দেওয়া আছে তো এখন আমরা get free RDP server now click করলাম দেখুন এখানে কিন্তু এদের বিভিন্ন প্ল্যান আছে দেখুন যে এখানে ফ্রি ট্রায়াল আছে তারপর হচ্ছে বারো মাস বারো ডলার করে মাসের একটা ফি আছে এরপর জিরো পয়েন্ট জিরো মাস মানে এগুলো হচ্ছে জিরো দেখুন যে সোলো সার্ভার এরপর রয়েছে এক্সপার্ট সার্ভার এক্সপার্ট সার্ভারে আপনি কী পাচ্ছেন share R DP access twenty four hour activation চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করে দেবে বত্রিশ জিবি র্যাম তারপর হচ্ছে চব্বিশ সিপিইউ কোর এইরকম দেবে বলতেছে এরা তো এখানে আমরা যে কোনো একটাতে যেতে পারি তো আমরা এটাতে যাব এই ষোলো সার্ভারে তো গেট স্টার্টে ক্লিক করে দিলাম অবসলিটলি ফ্রি ফ্রি দেখতে পাচ্ছেন তো আমরা গেট স্টার্ট নাওয়ে ক্লিক করলাম তো এদের একটু পার্টনারটা দেখে নেন এই যে এদের এদের সাথে পার্টনারে আছে উবুন্টু স্যান্ডওয়েস তারপর আছে তারপর মাইক্রোসফট অ্যামাজন তো বুঝতেই পারছেন একটি ভালো একটি জায়গা এটি তো আমরা এখানে ক্লিক করলাম সোলো ফ্রি সার্ভার তিরিশ ডেজ ভিপিএস রিয়েল এখানে দুইটা রয়েছে তো আমরা সাইন আপে ক্লিক করব এবং এইটি লুফে নেব তো সাইন আপ করবো হোস্ট নেম দিতে হবে আমাদের যে কোনো কিছু দিতে হবে হোস্ট নেম তো আমি দিচ্ছি আমার নামই দিচ্ছি ওকে তো আমি হোস্টেমে এটা দিলাম এরপর কন্টিনিউ ক্লিক করলাম তারপরে দেখুন সোলো বি নামের একটা ফ্রি আমাদের এখানে চলে আসছে তো remake point security purpose yes share my guideline early posting genuine detail এটা চিহ্ন করে দিয়ে চেক আউটে ক্লিক করবেন তারপরে এখানে আপনার একটা ফর্ম আসবে ফর্মটা জাস্ট পূরণ করতে হবে এরপরে আপনাদের কাজ শেষ তো ফার্স্ট নামের জায়গায় ফার্স্ট নাম দিতে হবে তো আমি দেখুন এখানে নাম দিচ্ছি তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা এখানে নাম্বারে যে আপনাদের একটা নাম্বার দিয়ে দেবেন তারপর যে কোনো একটা বিলিং অ্যাড্রেস দিয়ে দেবেন যে কোনো একটা দিলেই হবে তো আমার এখানে অরিজিনাল যে অ্যাড্রেস সেটি চলে আসছে তারপর কিভাবে আপনারা তাদেরকে খুঁজে পাইছেন সেটা বলতে হবে তো আমি বলবো গুগল আমি গুগল লিখলাম তারপর অ্যাকাউন্ট সিকিউরিটি পাসওয়ার্ড একটা দিতে হবে আপনাকে তো এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হইলে আপনারা এখানে জয়েন হওয়ার এটা নো করে দেবেন এটার দরকার নেই আপনারা চাইলে ইয়াসও করে দিতে পারেন তারপর আই এম নট রোবটে ক্লিক করবেন এরপর কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে আচ্ছা আমাদেরকে ফোন নাম্বারও দিতে হবে স্টেটও দিতে হবে তো এই দুটা দিয়ে আমাদেরকে করতে হবে দেখুন এখানে কিন্তু একটা ভুল আসছে তো আমাদেরকে নাম্বারও দিতে হবে স্টেটও দিতে হবে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে এবং আমরা দেখুন যেখানে অর্ডারটা দেখাচ্ছে আমাদের তো আমাদের এই অর্ডারটা একটু আমি কপি করে রাখতেছি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব এখানে আমাদেরকে সব কিছু দেখাচ্ছে আমাদের এখানে দেখুন যে please check your email and follow the link to verify your email address তো আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এর জন্য আমাদের ইমেলে চলে যেতে হবে তো এই তো আমাদের ফ্রি যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন এটি চলে আসছে তো আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা কপি করে নেব আপনারা জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে দিলেই হবে আমি লিঙ্কটা কপি করে নিয়ে আমি যেহেতু অন্য ব্রাউজারে করতেছি তাই এখানে ক্লিক করে দিলাম ওকে দেখতেই পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট এরপর কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে চলে যাব এখানে আসার পর আমরা সার্ভিসে ক্লিক করে দেখব দেখুন যে আমাদের সোলোবি নামের একটি কিন্তু পেন্ডিং কেয়ার রয়েছে স্ট্যাটাস পেন্ডিং তো এটা কিছুদিন আপনার একদিন একদিন দুই দিনের মতো পেন্ডিং থাকবে এরপর অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হলে কিভাবে কি করতে হবে সব কিছু এখন দেখাবো এর পরের অংশটুকু অন্য আমার একটি অন্য একটি অ্যাকাউন্ট থেকে তো আপনাদের যখন অ্যাক্টিভেশন কমপ্লিট হবে তখন এরকম একটি মেল আসবে আপনাদের এটাতে ভেরিফিকেশন করারটা এরপর হচ্ছে এইটাও হচ্ছে যে আপনাদের হচ্ছে ওদের ওয়েলকাম করছে ওদের ওখানে দেখুন যে অর্ডার এরকম একটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে এরপর আসছে যে আমাদের আরডিপিটা রেডি হয়ে গেছে সেটি তো আপনাদের এরকম একটা মেল আসবে তাহলে মনে করবেন যে আপনাদের আরডিপি রেডি হয়েছে ইউজ করার জন্য এটা কিন্তু আঠাশ জানুয়ারি আর আমরা অ্যাকাউন্ট করছি কোন দিন আমরা করছি সাতাশ জানুয়ারি তো একদিন পর কিন্তু আমাদের অ্যাক্টিভেশন হয়ে গেছে তারপর আমাদের একটা আইপি অ্যাড্রেস দেবে তো এই আইপি অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে এরপরে একটা ইউজার নেম দেবে পাসওয়ার্ডটা প্রতিদিন আপনি এখানে click here to view password এটার উপর ক্লিক করলেই আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তারপর এই জিনিসগুলো দিয়ে আপনি আর ডেবিটে রান করতে পারবেন